সো হ্যালো বেড়াদের সবাই কেমন আছো আশা করছো চলে আসলাম তো আমার একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড এটা একটা কাস্টম ম্যাচ আর কি চলেছে তো সবাই পুরো ভিডিওটা দেখে হবে কেননা কাস্টম ম্যাচ একটা মানে কি বলবো ভাই দারুণ একটা ম্যাচ হবে তুষারব্রত গান এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের সাথে মানে ম্যাচ চলছে আসলে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছিল ভাই মানে আমার ফ্রেন্ডাই আছে বর্তমান তো সে অনেক দিন ধরে বলছে ভাই আপনার সাথে একটা কাস্টম ম্যাচ খেলবো তো আমি তার সাথে খেলার টাইমটাই পাই না মানে খেলতেই পাই না তো অনেকদিন পরে সে জোর করে দেখে একটা ম্যাচ স্টার্ট করছে অ্যান্ড এটা কিন্তু সেই ম্যাচটা তো শুধু ডেজার্টের মানে ও ভাই সাব তো অ্যান্ড এই ম্যাচটা কিন্তু মানে ডেজার্টের যে একটা মাঠ হচ্ছে ভাই কি বলবো অনলি ডেজার্ট ডে মানে সাত জিরো হয়েছে ম্যাচটা তাও কিন্তু দারুণ খালি ডেজার্ট শটটাই হয়েছে দাদা মানে কি বলবো ডেজার্টের যে শট হচ্ছে তো এখানে কিন্তু প্রথম ফার্স্ট টাইম কিন্তু ওয়ান টাইম রান দিতে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তো আসলে ভাঙা আমাকে ওয়ান টাইম মার করলাম ও ভাই বাব क्या बोलूं मैं अबे नहीं भाई एक গুলি আরে তো চল আগে আমি ফটাফট করে মেটি করে নি একটা কারণ ওই সব দিবাই মারছে মানে হেড তো মারার ট্রাই নাই বডিতে মেরে দেবে তো সেজন্য আগে আমার মেটি করে রাখতে হবে First ওহো, blood. ভাই তো আমার দুই রাউন্ড হয়ে গেছে আমি দুটাই কিন্তু ডেজার্ট শট খাইছে মানে দুইটাই ডেজার্ট জওয়ানটা কারণ ডেজার্টের যে একটা মার চলবে এই ম্যাচটা কি বলবো রে ভাই সাহেব পুরাই আগুন একটা মানে গুলো যত আছে কোনো দেখা দেখি শুধু ভাব একটা মানে দুই গুলিতে মারার পর কি রাস করছে দেখো আমি তো টুসুটা দিয়ে বেশি মারবো না খালি দিয়ে তো এখন দূর দূরই খেলছি ও ভাই সাতষট্টির একটা খেলছে ও ওয়ালপেলে ভাই দেখি তুমি আসো নাকি আরে না রে ভাই সেটা আসে না এখনো ওখানেই ওখানেই আছে আর রে ভাই তিনটা ওয়ান ট্যাপ অ্যান্ড আমার চার রাউন্ড কিন্তু মানে শুরু হয়ে গেছে তিন রাজিদ সিদান তিনটা ওয়ান ট্যাপ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি নতুন একটা গান করছি মানে এবিসিডি জানিস ওয়ান ট্যাপ মাছ তো আমি আসলে ম্যাচটা পুরো ওয়ান ট্যাপ দিয়ে খেলবো সেজন্য আমি মানে ওইভাবে গান লিখছি না খালি রং গানটাই লিখছি তো চলো বাড়াবি First blood. यार क्या ही बोलूं জি ওয়ান ট্যাপটা লাগছে রে ভাই অ্যান্ড এখানে ও মামা কাছে রে ভাই রে ভাই কি একটা মাথা হঠাৎ করে কোথা থেকে চলে আসছে আমি ঠিকভাবে বুঝতে পারি না আমার আগে মেডিটা করতে হবে আগে মেডি করে নিই ব্যাকআপে গিয়ে তো ওটাতে ব্যাক আপনি নেবো আগে আমি ওটাতে ব্যাক আপনি নেবো ওই ভাবছে হয়তো আমি ওখানে আসা আগে মেডিটা সেরে ফেলতে হবে নাহলে ভাই টু শটেটে দুটো মারলে অবস্থা শেষ করে দেবে কারণ আরে তোমার বার হচ্ছে কী হয়েছে দেখে যাও ভাই মেডিটা তো করতে দিবা ওয়াল নিয়ে দৌড় মারছো বাহো না ভাই ওয়াল না ভাই ওয়াল মাথা ব্যাট আর মাথা করছে না ভাই তো মানে ম্যাচের গেম প্লেটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলবে ভাই আর ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দেবে এখন যদি লাইক করেন চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই অ্যান্ড এখানে তো আসলে একটা জম ম্যাচ হচ্ছে মানে কী আর বলবো কিন্তু খুব মার ট্রাই করছে চলে আসছে রে ভাই ভাই আবার মারছে আসতাম শেষ শেষ বডি শট পড়ে গেছে রে ভাই সি তো আমাকে ছয় নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে আমি পাঁচটা গেটে মোটামুটি চারটা ওয়ান টাইম মারছি গ্যান্ড একটা বডি শট হয়ে গেছে খুবই খারাপ কোনো ব্যাপার নয় এই রাউন্ডে কোথায় আসতো বাচ্চা ও এদিকে চলে আসতো রে ভাই সব এই সাইডে চলে আসতো খেতেই হবে রে ভাই চলো এখানে একটা বডি একটা বডি পরে একটা ওয়ানটা পড়ে গেছে ডেজার্টে মানে এবিসিডির একটা হেড সরি বডি পড়ছে তারপরে ডেজার্টের ওয়ানটা তো এই ম্যাচটা কিন্তু আমি নো গান মানে সাপেন্সের অথবা অন্য গান কিন্তু নেব না শুধু ডেজার্ট দিয়ে খেলবে রাউন্ডটা কেন দেখতে পাচ্ছি আমার রাউন্ড অলরেডি ছয় জিরো হয়ে আছে ও যদি এক রাউন্ড জিতে সেটা কোনো ব্যাপার না সেজন্য আমি ডেজার্ট নিয়ে খেলো ম্যাচটা তো দেখা যাক এই ম্যাচটা কি ওকে হারিয়ে দেব না টেজাকে আমি মেরে যাবো বুঝতে পারছেন ও তো চলো এটা কিন্তু মানে পুরো একটা রাশ মোমেন্ট লে ভাই তো মানে কেউ যদি আমার সাথে ওয়ান ওয়ান করতে চাও অবশ্যই কমেন্ট করে বলে দিবে মানে দেখি কয়েকজন আমার সাথে ওয়ান ওয়ান করতে চাও তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবো অবশ্যই সাতষট্টি সাতষট্টি খেলো এটা না কত ঠিক আছে দেখতে পারি আসলে কানা হয়ে গেছে তো গেম খেলতে খেলতে আর কী বলবো রে ভাই চলো এটা মানে আমি তেমন আগে যাব না ভাই কারণ ওর কাছে করে গান আছে আর আমার শর্টনেস সেই জন্য আমি লং থেনে খেলবো যে মারবো শুধু টু ওয়ান ট্যাপটা খেয়ে যাবে যত সম্ভব এবারই ওই ওই সাইডটা উঠছে উপর দেওয়া উঠছে তো উপর দেওয়া উঠছে চ্যানেলটা নতুন হয়ে গেলে অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব করে দেওয়া আসলে সাবস্ক্রাইব বাটন